বেগম খালেদা জিয়া যখন দু সালে সরকারে আসেন তখন জেনারেল রহিমকে এনএসআই এর প্রধান নিযুক্ত করা হয় তো আমি যেটা বলছিলাম এবং তার পরবর্তীতে যে দশ ট্রাক অস্ত্রের যে প্রসঙ্গ আপনারা তুললেন কারণ হচ্ছে যে দশ ট্রাক অস্ত্রের যে ব্যাপারটি যে গল্পটি আমরা শুনি যে সেটি ভারতীয় উলফাকে দেওয়ার জন্যে বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করা হয়েছিল এবং সেখানে সরকার বলতে চায় যে সেখানে জেনারেল রহিম এবং আরেকজন জেনারেল যিনি এখনো জেলে বন্দি জেনারেল রেজাকুল হায়দার তাদের ভূমিকা ছিল যে হ্যাঁ তাদের এই অস্ত্র উলফাদের কাছে পৌঁছানোর যে চেষ্টা ব্যর্থ চেষ্টা ব্যর্থ হয়ে যায় যে কোনো কারণেই হোক ও বিষয়ে আমি আলোচনায় যাচ্ছি না দীর্ঘ আলোচনা তো সেখানে জেলাল রহিমের যদি ভূমিকা থেকেও থাকে তাহলে সেই ভূমিকা তো তৎকালীন সরকারের নীতির অংশ হিসেবেই তিনি ভূমিকা গ্রহণ করেছিলেন এবং এই অস্ত্রটি তিনি ব্যক্তিগতভাবে আনেন নাই এই অস্ত্রটি আনা হয়েছিল উলফককে দেওয়ার জন্য এখানে রহিমের ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত ছিল রাষ্ট্রের স্বার্থ ছিল সেখানে রহিমকে ব্যক্তিগতভাবে অপরাধী সাব্যস্ত করার কোনো সুযোগ নাই